আমরা আউটসোর্সিং রিলেটেড নিউজ পেপারের পত্রিকার কিছু অংশ দেখব চলুন কি লিখছে পত্রিকা IT and telecom freelancing is a freedom and money তো এটা হচ্ছে প্রতিবেদন একটা তারপর হচ্ছে অনলাইনে স্বল্প আয় প্রথম আলো পত্রিকার নিউজ তারপর এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে যারা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতেছে তাদের টাকা সংক্রান্ত একটা নোটিশ ফ্রিল্যান্সিং কত সেরা রপ্তানি বাংলাদেশে অনলাইন পেমেন্টের মাধ্যমে স্বল্প খরচে বৈদেশিক মুদ্রা আনা যায় তো প্রথম আলো এগারো এগারো সালে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে তিনি একটি স্বল্প উদ্যোক্তা অনলাইনে তারপরে উনি হচ্ছেন প্রথম আলো রিপোর্ট এটা উনি হচ্ছে আউটসোর্সিং পেশা তারপরে outsourcing can be help develop economy outsourcing আমাদেরকে আমাদের ইকোনমিটা ডেভেলপ করতেছে দেখেন এখানে আউটসোর্সিং তারপরে ফ্রিল্যান্সার দৈনিক আয় দুই থেকে তিন কোটি টাকা বাংলাদেশে তারপর ডেইলি স্টারে দেখেন outsourcing get training student training করতেছে আউটসোর্সিংয়ের উপর তারপরে মেরিন প্রকৌশলী তিনি এখন মুক্ত পেশাজীবী বিভিন্ন ফ্রিল্যান্সার মানে তারপর প্রথম আলো রিপোর্ট দেখেন অনেকজনকে যারা সফল ফ্রিল্যান্সার তাদের বক্তব্য তুলে ধরেছেন তারপর আউটসোর্সিং যেভাবে শুরু করবেন কিছু মার্কেট প্লেস আপনাদেরকে কিছুক্ষণ আগে যেগুলো দেখাইছিলাম ওগুলো সম্পর্কে দিয়েছে তো আউটসোর্সিং কাজে নিয়ে প্রথম আলো পত্রিকার রিপোর্ট then প্রথম আলো তেরো সালের তো প্রতিনিয়তই পেপারগুলোতে আউটসোর্সিং নিয়ে কিছু না কিছু একটা ফ্রিল্যান্সিং একটা অনলাইন পত্রিকাগুলোতে আছে তো আউটসোর্সিং বিষয় দেখে নেব এবার অনেকগুলো আছে এনামন তো কম্পিউটারের সংখ্যা থেকে বেড়েই যায় তো আফসোসিংয়ের ঘরে বসে আয় করুন পুরস্কার এরকম অনেক অসংখ্য অসংখ্য টিউটোরিয়াল বা অসংখ্য পত্রিকাতে রিপোর্ট হচ্ছে প্রতিনিয়ত তো আপনি পত্রিকার রিপোর্টগুলো পাবেন ই প্রথম আলো প্রথম আলো লিখে চান্স দিলে তো আবার দেখে আসি সেমিনার এই প্রথম আলোতে একটা ফ্রিল্যান্সিং নামক আলাদা পেজ আছে বাংলাদেশ নিউজ পেপার এই পেপারে গেলাম আমি প্রথম আলো বিজ্ঞান ও প্রযুক্তিতে ফ্রিল্যান্সিং বিজ্ঞান ও প্রযুক্তি ফ্রিল্যান্সিং হ্যাঁ। তো তো বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তিতে ফ্রিল্যান্সিং তো বাংলাদেশে ফারুক শেখ উনি লোগো ডিজাইন করে ডিজাইনের একজন তো পরকে কাজের সাফল্য এবার প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং নিয়ে এখানে আপডেট হবে এটা ডাব্লিউ ডাব্লিউ ডট প্রথম আলো ডট কম তো গেলে এই ইউআরএলে গেলে আপনি পাবেন প্রতিনিয়ত এখানে ফ্রিল্যান্সিং নিয়ে কিছু না কিছু পোস্ট থাকবেই তো ধন্যবাদ সবাইকে